ওকে আজকে আমি কথা বলবো কিভাবে আপনি বায়ারদের সাথে বা ক্লায়েন্টদের সাথে আপনি কিভাবে কনভারসেশন করবেন একদম সহজ নিয়মে কারণ হচ্ছে আমরা সবাই তো আর আইল টেস্ট কমপ্লিট করে আসি না এই ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে তো সবাই কম বেশি ইংলিশটা নিয়ে একটু প্রবলেম তো আপনি ইংলিশের জন্য দুইটা জিনিস ইউজ করতে পারেন তাহলে আপনার ইংলিশ নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না একটা হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে একটা হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে প্লে স্টোর এখানে যাওয়ার পর আপনি একটা গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে একটা অ্যাপস নামাই নেবেন নাম হচ্ছে EN BN okay EN to BN translator এটা নামিয়ে নেবেন এই এই অ্যাপসটা নামে নেবেন এটা খুবই ভালো যারা ফ্রিলান্সিং করে ম্যাক্সিমাম তারা এই অ্যাপসটা ইউজ করে আর কি এই প্রথমের যে অ্যাপসটা আছে এটা ইউজ করে এটার ভিতরে কিছু গুণ আছে সেটা হচ্ছে আপনি যখন বাংলা বলবেন সেটা ইংলিশের নিচের দিকে কনভার্ট হবে এখানে দুইটা অপশনই আছে যেমন এখানে দেখেন বাম পাশে যখন দিয়ে দিবেন ইংলিশ তখন ওইটা ইংলিশ হবে যখন ডাইন দিকে দিয়ে দিবেন এই ইটা আইকনটা তখন ওইটা বাংলা হয়ে যাবে তো আপনি ইংলিশ টু বাংলা করতে পারেন দেন বাংলা টু ইংলিশ করতে পারবেন তো এটা এই অ্যাপসটার নামে নেবেন এই কনভারসেশন ভালোভাবে করার জন্য যদি কারোর ইংলিশে কোনো প্রবলেম থাকে আর আমরা তো যেহেতু ক্লায়েন্টদের সাথে কথা বলবো একদম বেসিক মানে সহজ কথা যে বাচ্চাদের মতো করে ক্লাস একটা ফাইভের ছেলে যতটুকু যতটুকু ইংলিশ পারে দেন ওইরকমভাবে আমরা কথা বলবো শর্ট শর্ট শব্দ ইউজ করব করে সেখান থেকে আমরা বাইরদের সাথে কমিউনিকেশন করবো এই একটা সব এই একটা অ্যাপস নামে নেবেন দেন আর একটা তো থাকবেই সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট তো আপনি ওই অ্যাপস দিয়ে কথা বলবেন গুগল অ্যাপের গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি ওইটা কপি পেস্ট করে দেখবেন যে কী লেখছে দেন তারপরে আপনি ওইখানে মোবাইল দিয়ে কথা বলে খুব খুবই তাড়াতাড়ি কিন্তু আপনি রিপ্লাই করতে পারেন তো আমি আমার এখানে দেখে আমি এই ক্লায়েন্টের তিনটা কাজ করছি তো তিনটা কাজ করছি মোটামুটি আরও আমার এখানে প্রায় হাজারখানি বায়ার আছে ঠিক আছে এখানে অনেক বায়ার আছে আপনি দেখে শেষ করতে পারবেন না একটু নিচের দিকে যে যাই এইভাবে খালি দেখতে হবে ঠিক আছে এখানে অনেক বায়ারের সাথে আমি কাজ করছি এখানে তো আমি দেখেন তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করছি এটা শুধু আমাদের স্টুডেন্টদেরকে দেখানোর উদ্দেশ্য কারণ হচ্ছে তাদের বায়ার রিকোয়েস্ট করতে কিছু না কিছু বায়ারের সাথে কথা বলতে কিছু না কিছু প্রবলেম হচ্ছে তো এই প্রবলেমটা সমাধান করার জন্য এখানে আমি বায়ার আমাকে ডাইরেক্ট এস এম এস করছে আমার গিকটা দেখে তার ভালো লাগছে বিদায় আমাকে এস এম এস করছে এখানে বলতেছে here here is my channel okay এখানে বলতেছে এটা আমার চ্যানেল do you have experience to stock market nice okay niche I want to make sure your keyword and relevant work with something you you know well okay তো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ এটা ইউটিউব চ্যানেল তুমি তোমার যদি স্টক মার্কেটিং নিশের উপর আইডিয়া থাকে আইডিয়া আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে I want to make sure বলতেছে আমি জানি না যে এই কী ধরনের রিলিভেন্ট মানে অ্যাকুরেট বা সঠিক কিওয়ার্ডগুলো হতে পারে ওই এটা সম্পর্কে জানতে চাচ্ছে আর কি তো আমি যখন ওখানে যাই কিছু লেখক না কেন এখানে যাই কিছু লেখক না কেন আমাদের দেখার বিষয় নাই আপনি যখনই কোনো বায়ার এস এম এস করবে সাথে সাথে এই ছোট্ট একটা রিপ্লাই দিবেন সেটার নাম হচ্ছে হ্যালো হাওয়ার ইউ তো এই রিপ্লাইটা দিয়ে আপনার রেসপন্স রেটটা ঠিক রাখবেন কারণ হচ্ছে কেউ কেউ আছে এই হ্যালো হাওয়ার ইউ দেওয়ার এটা দিতেই মনে করেন অনেক লেট করে ফেলে ফলে দেখা যায় যে তাদের রেসপন্স রেট এক ঘন্টা থেকে শুরু করে উপর দিকে চলে যায় যেমন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লেট হয়ে যায় তো আপনারা এটা কখনোই করবেন না এটা কিন্তু আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে ব্যতিক্রম প্রভাব পড়বে তো আপনি দেখেন ছোট্ট করে দিছি হ্যালো হাওয়ার ইউ ঠিক আছে একদম সিম্পল বিষয় তো হাউ ইউ দেওয়ার পর পায়ার আমাকে যেটা লাগছে গুড গুড ওকে বলতেছি do you need just keyword এখন আমি বলতেছি তোমার কি কিওয়ার্ড দরকার do you have do you need to SEO the video তোমার কি ভিডিওতে এসিও e করা দরকার এখন বলতেছে what other service do you have তোমার কাছে কি অন্য সার্ভিস আছে অন্য কোনো সার্ভিস আছে i want to keyword and good description use same the keyword the channel description ও বলতেছে আমার চাই হচ্ছে বলতেছে আমার দরকার হচ্ছে বা আমার ইটা হচ্ছে হলো আমার একটা সুন্দর একটা কিওয়ার্ড কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে সুন্দরভাবে এবং ডেসক্রিপশনগুলো দিতে হবে মানে ওর ভিডিওতে আমি যদি এটা বাংলা করে একটু দেখাই আপনাদেরকে ও যাই কিছু লেখক না কেন দেখেন আপনি কি আপনি অন্য কি সেবা আছে বলে মানে বলতেছে আপনার কি অন্য কোনো সেবা আছে তো আমি চ্যানেলে আমার চ্যানেলে বর্ণনা কিছু কিওয়ার্ড ব্যবহার করে কিওয়ার্ড এবং ভালো বর্ণনা চাই ও মূলত বলতেছে যে আমার এক কিওয়ার্ড চাই এবং ভালো ডিসক্রিপশন চাই তো আমি দেখেন এখানে প্রথমে যেটা বলছি ওর এটুক বুঝে যতটুকু বুঝতে পারছি যতটুকু বুঝতে পারছি সেটাই আমি বলছি যে তোমার কি কিওয়ার্ড দরকার না এসিও দরকার ভিডিওতে ও যেটা বলতেছে অদার সার্ভিস আমার ওয়ার্ড দরকার হচ্ছে কি গুড ডিসক্রিপশন এবং কিওয়ার্ড তো বললাম just unit do keyword research okay মানে তখন দেখলাম যে এটা বললে ঠিক হবে না আমার পক্ষে তো আমি কেটে বললাম কেটে দিলাম হচ্ছে ওকে আই হ্যাভ মানে আমি বললাম যে আমার কাছে ইউটিউবের সকল ধরনের সার্ভিস আছে তো এটাতে ওকে একটু আশ্বস্ত করলাম দেন আমি কিন্তু তার এই যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমি প্রথমে চেক করি নাই কেন করি নাই কারণ তাকে আমি কথা বলার জন্য ধরে রাখছি কি ধরে রাখছি আমি ওকে বললাম যে আমি ইউটিউবে সব সার্ভিস দেই পরে আমি যেটা করলাম তার ইউটিউবে চলে গেলাম যাওয়ার পর আমি একটা স্ক্রিনশট ওর ভিডিওগুলো অ্যানালাইটিক্স করলাম বা রিসার্চ করলাম দেখলাম যে তাদের ভিডিওর এসি স্কোর আছে কীরকম তো আমি দেখলাম তার এসি স্কোর পঞ্চাশের নিচে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম এসি স্কোর তো আমি বললাম তখন বাইরকে একটা স্ক্রিনশট দিলাম যে দেখেন আপনার ভিডিওর এসিওর স্কোর খুবই খারাপ তো এটা আপনাকে অবশ্যই বাড়াতে হবে এসি স্কোর তো বায়ার স্ক্রিনশটটা দেখছে দেখে বলতেছে how can help me get এত স্কোর ও বলতেছে তুমি কি আমাকে একশো এসি স্কোর তুলে দিতে পারবে এটা মানে একশো এসি স্কোর তুলতে হেল্প করতে সাহায্য করতে পারবে তখন আমি বললাম যে একশো মানে হান্ড্রেড নেভার হ্যাপেন্স এটা কখনো সম্ভব না বলতেছে I understand but high score হ্যাঁ আমি বললাম ও বলতেছে ঠিক আছে এটা বুঝতে পারছি কিন্তু তুমি হাই স্কোর তুলতে পারবা মানে আমার সর্বোচ্চ স্কোর তুলে দিতে পারবা আমি বললাম না আমি বললাম যে সত্তর প্লাস এটা আপনি যদি সামান্য দুইটা তিনটা কিওয়ার্ড ফোকাস করেন করে ডেসক্রিপশন এবং টাইটেলে দেন দেওয়ার পরে ওইটা যদি আপনি একটু এসিও করেন একটু এসিও তাহলে কিন্তু আপনার ওইখানে সত্তর সত্তর তোলা কিন্তু কোনো ব্যাপার না কারণ হচ্ছে আমার আশ্বস্ত করতে হবে কত দিয়ে আপনি পারবেন না তো কিন্তু তার থেকে কম বলবেন যাতে বায়ের খুশি হয় ওকে তো আমি যেটা করলাম সত্তর বলে দিলাম যে আমি এসি স্কোর সত্তর তুলে দেব সত্তর প্লাস তো বায়ার দেখেন so what will do you to get there এটা যদি আমি বাংলা করে দেখি দেখেন কি বলছে তো এখানে বলতেছে তাহলে আপনি আমাকে সেখানে পেতে কি করবেন বলতেছে তুমি এটা করার জন্য কি করবে আমি বললাম যে আমি এসিও করব বলছি every video or channel itself প্রতিটা ভিডিওর জন্য এভরি ভিডিও মানে প্রতিটা ভিডিওর জন্য বললাম হ্যাঁ প্রতিটা ভিডিওর জন্য আমি সত্তর এসি স্কোর তুলব first you have to SEO your channel then your video আগে বলতেছে আমি বলতেছে আগে তুমি ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো এসিও করো তারপরে অন্য কাজগুলো করো ঠিক আছে তো এখন বাইরে বলতেছে okay give me quit uh, for channel SEO okay there is a lot of video in your channel all which have uh, to work বলতেছি এখানে তোমার তো অনেক কাজ আছে তো মানে একটু বুঝাইতেছি যে তোমার তো অনেক কাজ করতে হবে নইলে তো মনে করেন টাকা দিব না তেমন বেশি একটা তো বললাম যে তোমার যতগুলো ভিডিও আছে এখানে মনে হয় পাঁচটা ছয়টা ভিডিও ছিল তা আমি বললাম যে I will do SEO your channel then I will set keyword research optimize একটু সংখ্যাগুলো বাড়াইলাম ইউটিউবের সার্ভিস যেহেতু একটু সংখ্যা কয়েকটা বাড়াই দিলাম তো এগুলো সব আমি করে দেব কি করব চ্যানেল কিওয়ার্ড সেট করে দেব অপটিমাইজেশন করব ভিডিওগুলো এসিও করে দেব ইউ উইল গিভ মি তিরিশ ডলার তুমি শুধু আমাকে তিরিশ ডলার দিবে তাহলে আমি এই কাজগুলো করব then and will talk later about video SEO monetization and promotion এটা যদি আমি একটু বাংলা করে দেখাই আপনাদেরকে যে আমি এখানে কি বলছি সেটা হচ্ছে এবং আমার ভিডিও এসিও মনিটাইজেশন প্রচার সম্পর্কে পরে কথা বলো মানে আমি বলতেছি তোমার সাথে এসিও এবং প্রমোশনের বিষয়ে আমি পরে কথা বলবো তার মানে কি আমি এসিও দিয়ে একটা কাজ নিলাম নেওয়ার পরে আমি আর একটা অপশন রেখে দিলাম দুইটা অপশন রেখে দিলাম একটা কি একটা হচ্ছে মনিটাইজেশন সার্ভিস দিব অ্যান্ড প্রমোশন সার্ভিসটা দিব এই দুইটা সার্ভিস কিন্তু তার কাছে গুনে আমি রেখে দিলাম রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার পরবর্তীতে তার সাথে আরও দুইটা কাজ করতে হবে দেখেন না তিনটা কাজ করছি তো আমার উদ্দেশ্য হচ্ছে এটা এখন বলতেছে হয়নি start to your channel see how grow more view are you there পরে ও রিপ্লাই দিতেছে না পরে আমি লিখলাম তুমি কি আসো তো বলতেছে yes I am here slow response because I am meeting বলতেছে আমি খুব হ্যাঁ বলতেছে আমি এখানে আসি আমি স্লোলি মানে খুব আস্তে মানে ধীরে ধীরে এস এম এস করতেছি কারণ হচ্ছে আমি একটা মিটিংয়ে আছি তো আমি বাইরকে বললাম ওকে সো ফর তিরিশ ডলার বলতেছে শুধু কি তিরিশ ডলার বলতেছে হ্যাঁ আমি বলতেছে you will see channel some keyword that be use for future video in the correct ও একটা বলতেছে যে কিওয়ার্ড রিসার্চ করবা হ্যান ত্যান করবা আমি বললাম যে হ্যাঁ ইয়েস ও যাই বলতেছে আমি ইয়েস কখনো নো বলতেছি না ঠিক আছে ওর সময় আটকাবো I can take your YouTube video most better position because I have bright lot of YouTube channel this position before অথচ when will do when we will do be done দেখেন এটার মানে কি যখন এটি সম্পন্ন করা হবে ওকে যখন বলতেছে যখন এটি সম্পন্ন করা হবে ওকে আমি বললাম ডু নট আন্ডারস্ট্যান্ড ইউ তুমি আমাকে বুঝতে পারতো না how long do this job তুমি এটা কতক্ষণ করবে বললাম তখন আমি অলরেডি রিপ্লাই দিলাম হ্যাঁ এটা এসিও কি বলতেছে once I will pay how long the finish the job তুমি কত সময় এই কাজটা করবে আমি বললাম যে you have to on the SEO your channel and send me আমি আর কোনো কথা বললাম না ঠিক আছে ও জাস্ট বললো যে একটু আমি এটা দেখাই এটার মান এটা কি আপনার চ্যানেল এসিও প্রথমে করতে হবে মানে ওরা বললাম যে তোমার চ্যানেলে ইউটিউবের মানে এসিওটাকে প্রথমে করতে হবে তখন আমি বললাম যে অর্ডারটা সেন্ড করি তো send me the offer the can you place the order buyer আপনাকে অফার বলতে পারে বলতেছে কাস্টম অফার বলতে পারে বল অনেক কিছু বলতে পারে আপনি জাস্ট যখন আপনার সাথে কথা বলা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি একটা কাস্টমার পাঠাতে যখন আমি কাস্টমার পাঠাই দিছি তখন ওরা আমাকে অ্যাকসেপ্টটা করে ফেলছে আমি কি করব এখানে বলে দিচ্ছি I will do your YouTube channel SEO optimization keyword research set up and other setting for thirty days আমি বললাম তিরিশ দিন আমি তোমার তিন দিন তিন দিনের ভিতরে তোমার YouTube channel set up optimization keyword research যাবতীয় যা কিছু আছে সবই করে দিব তো তখন ও আমার অর্ডারটা যখন অ্যাকসেপ্ট করছে তখন আমি বলছি থ্যাংক ইউ স্যার কারণ যখনই মানে এটা অর্ডারটা অ্যাকসেপ্ট করবে সাথে সাথে আপনারা বলবেন থ্যাংক ইউ স্যার অথবা এখন আমি ওকে যেটা বলবো আমি কিন্তু তার আগে কিন্তু অর্ডার বলি নাই যে তুমি আমাকে ইউটিউবের ম্যানেজার বানাও হ্যান ত্যান তো তারপরে বলতেছি অ্যাডমি ম্যানেজার ওকে অ্যাডমি ম্যানেজারে আমাকে ক্লিক করে দিচ্ছি তারপরে আমি একটু একটু ব্যাক করি ডিয়ার ওকে ডান বলতেছে ওকে ও আমাকে যখন ম্যানেজার করেছে done thank you sir hello my dear এখন অরে ডিয়ার বানায় ফেলছি ইট ইস ইট অরে দেখেন এসিও একটা স্ক্রিনশট দেখছি হ্যাঁ আর অনেক কিছু এস এম এস করছি তারপরে রিপ্লাই দেয় নাই তারপরে হ্যালো আবার পরের দিন আসছে আসে বলতেছে hello if you boost your video your channel will good faster তুমি কি তোমার চ্যানেলটাকে কি দ্রুত গ্রো করতে চাও what do you mean you mean বলতেছে তুমি কি বলতে চাচ্ছ do you how do that তুমি কি করবে বা কিভাবে করবে can you advertising on YouTube আমি এখন আর একটা সার্ভিস নেওয়ার না করছি ওইটা কাজ কিন্তু চলতেছে তখন আমি আরেকটা অফার করলাম সেটা বললাম যে তুমি তোমার ইউটিউব চ্যানেলটা কি বাড়াইতে চাও মানে আপনার কাছে একটা ধরেন ফেসবুক প্রমোশনের একটা কাজ আসবে তো আপনি ওইটার উপর বেস করে আপনি কিছু সার্ভিস দিবেন তাকে তারপরে বাকিগুলো প্রোভাইড করার চিন্তা ভাবনা করবেন তো এটা সমস্যা ওইটা সমস্যা তারও যেন লাভ হয় আপনারও যেন লাভ হয় তো আপনি ওর প্রবলেমগুলো তুলে ধরলাম তুলে ধরে বললাম যে ওকে বলতেছি ইউজ ইয়েস আই ক্যান অর্থাৎ do you do I advertise the video you optimize you it hours will not count right during advertising I can boost your video your channel time reach from top okay YouTube video advertising হ্যাঁ অর্থাৎ show me show me how পরে বলতে ইউ ক্যান ওরা একটু বুঝাইলাম যে অ্যাডভার্টাইজিং <laughs> সম্পর্কে কী সাবস্ক্রাইবার কী কী হবে এগুলো ইনকেটস কী কী হবে সেটা আমি বললাম বলতেছে do have provide that service বলতেছে তুমি কি এই সার্ভিস প্রোভাইড করো বললাম হ্যাঁ ইট ইজ তখন ওর একটা ই দিলাম আমি একটা স্ক্রিনশট দিলাম ইউটিউবে যারা অ্যাডভার্টাইজিং করতেছে তাদের একটা স্ক্রিনশট দিছি দেখাই দেখেন এই যে অ্যাড এটা প্রথমে থাকবে এটা বইলা ওরে একটু গ্যাস দিলাম আর কি তো বলতেছে yeah check how much does does it cost for your service বলতেছে এই সার্ভিসটা নিতে কত খরচ পড়বে আমি বললাম daily budget how much do you need give বলতেছে তোমার ডেলি বাজেট কত সেটা বলো ও বলতেছে হার্ট দিট রাইট অ্যামাউন্ট বলতেছে পাঁচ ডলার ডেলি বাজেট তো আমি বললাম যে ওকে নাইস তো পাঁচ ডলার দিয়ে I will back short shortly reply stepping away about এত মিনিট হ্যান ত্যান বলতেছে আমার একটু সময় লাগবে আমাকে তিরিশ মিনিট সময় দাও তো send me the total cost for the plus for fee for two week okay আমি বলতেছি run seven days okay I have to pay যেহেতু এখানে একটা শব্দ লিখছি পে পে শব্দটা লেখা একটু উচিত না ফাইবারে লেখলে একটু সমস্যা হয় আমি পেটার এখানে ই লাগাই দিছি দেখেন ছোট্ট করে একটা দাড়ি দিয়ে দিছি এটাকে কি যেন বলে আমি বলে গেছি তো for seven days operate this ad okay মানে বলতেছে ম্যানেজ করবো সারা তিরিশ দিনের জন্য আমাকে তিরিশ ডলার দিতে হবে মাই ফিউ মাই ফি এটা হচ্ছে অ্যাডের জন্য তিরিশ ডলার আর মাই ফি হচ্ছে তিরিশ ডলার সেভেন ডের জন্য হ্যাঁ বলে দিলাম টোটাল হচ্ছে পঁয়ষট্টি ডলার বলতেছে ইয়েস বলতেছে বাইরে একটু বুঝতে অসুবিধা হয়েছে বলতেছে for seven days for fee plus ad cost total পঁয়ষট্টি ডলার বললাম yes you have just give me free free that rest taken your card card YouTube মানে বললাম তোমার কাছ থেকে ওটা নেবে আমার শুধু ফিটা দিলে হবে so do you have make ad manager বলতেছে হ্যাঁ আই হ্যাভ বলতেছে তোমার কি অ্যাড ম্যানেজার আছে আমি বললাম হ্যাঁ বাইরটা কিন্তু এক্সপার্ট আছে তো আমি বলতেছে হ্যাঁ আমার কাছে অ্যাড ম্যানেজার আছে I will make for it বললাম যে আমি তোমাকে ম্যাক মানে তৈরি করে দিতেছি I will make a it for you okay I will make a send customer পর make a send okay I will make it and send it is you problem now I think can create offer তো আমি ওরে বললাম আমি তোমাকে একটা কাস্টম অফার তৈরি করে দিই তুমি অ্যাকসেপ্ট করো তো আমি যখন আবার একটা কাস্টম অফার তৈরি করে দিলাম তিরিশ ডলারে তখন কিন্তু আবার অ্যাকসেপ্ট করলো ঠিক আছে তো এইভাবে এইভাবে আস্তে আস্তে রিল্যাক্সে ওর কাছ থেকে খালি টাকা নিতেই ছিলাম ঠিক আছে তিনটা অর্ডার নিছি তারপরে এখন আবার মানে এস এম এস দিলে বাইরে কিন্তু আমার প্রতি খুবই খুশি হচ্ছে দুইটা কাজেই আমাকে টিপস দিছে তো এখানে আরও অনেক সার্ভিস দেখেন তারপরে আবার অনেক কয়েকদিন আর ওর সাথে ভালোভাবেই করি নাই কাজ ওইটি কমপ্লিট করার পর নেক্সট অর্ডার নিয়েছি হচ্ছে আরেকটা সেটা হচ্ছে বিশ ডলারের তো ওরে বললাম যে অল হাই ডিএ ব্যাকলিং ব্যাকলিংয়ের সার্ভিস দিলাম ওরে একটা তো এইভাবে দিলাম তারপরে মাঝখানে ও অনেকদিন ধরেই মূলত ওর সাথে আবার কথা হয় না এরপরে আর কোনো রিপ্লাই হয় নাই তো এটাই হচ্ছে লাস্ট কথা অনেক কথা বলার পর তারপরে কথা হয়েছে হলো অর্ডার পেজে ঠিক আছে আশা করি মোটামুটি বুঝতে পারছেন এখানে কি কি বলতে হবে প্রথমে যে কোনো বাইরে কোনো রিপ্লাই দেখ না কেন প্রথমে লিখবেন হ্যালো হাওয়ার ইউ তারপরে বাইরে রিপ্লাই দিলে তার কাজটা কি সেটা আপনি যতটুকু বুঝতে পারেন না কেন সেটা আপনি বলে দিবেন যে ইউনিট বা হ্যান ত্যান তার মানে কি ওর যেটাই দরকার সেটা আপনি একটু সংক্ষিপ্ত বলার চেষ্টা করবেন বায়ার বাকিটুকু আপনাকে বলে দিবে যখন আমি বলছি unit SEO service all video বলতেছে তোমার কি এসিও সার্ভিস দরকার বা ভিডিওতে এসিও করা দরকার তখন বায়ার বলতেছে অদার সার্ভিস হ্যান ত্যান এগুলো বলতেছে বলতেছে আই ওয়ান্ট আমি চাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ গুড ডেসক্রিপশন এগুলো কিন্তু বইলে দিতেছে তার মানে কি আপনি সার্ভিস সম্পর্কে পরিষ্কার হইলেন দেন কমিউনিকেশন হইল পাশাপাশি কী হলো আপনি ওর বিষয়টা পরিষ্কার বুঝতে লাগলেন যে ওর কাজটা কি কাজটা যখন বুঝতে পারবেন বাইরকে যখন বুঝায় বলতে পারবেন দু একটা স্ক্রিনশট বা ওই কাজের উপর কয়েকটা প্রুফ দিলেই বাইর রাজি হয়ে যাবে তো যতটুকু বুঝতে পারছেন আশা করি এই কমিউনিকেশনটা একটু হলে আপনাদের কাজে লাগবে তো আমি খুব একটা ইংলিশে আইল টেস্ট করি নাই মানে আইল টেস্ট করি নাই আমি মূলত অ্যাপস দিয়েই কাজ করি টুকটাক এখন এখন কোনো প্রবলেম হয় না নিজে নিজে লিখে ফেলে কোনো সমস্যা হয় না কিন্তু আমি ফার্স্ট টাইম যখন রিপ্লাই করতাম তখন এই অ্যাপস দিয়ে করতাম আর ট্রান্সলেট দিয়ে করতাম maximum ninety nine percent freelancer এই কাজগুলো করে কিন্তু ট্রান্সলেট অ্যান্ড অ্যাপ দিয়ে ঠিক আছে আর এক পার্সেন্ট ফ্রিলান্সাররা মেবি ওরা ই করে এই তারা ভালো ইংলিশে দক্ষ তো ওরা এইভাবে আর আমরা তো বাঙালি তাই না তো বাঙালিরা তো জানেনি তো ইংলিশে কতটা পারদর্শী তো এটা বলার কিছু নাই তো আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা আর এখানে যদি ভুল ভ্রান্তি হতেই পারে আমার দেখানোর ক্ষেত্রে তো ভালো মাইন্ডে নেবেন আশা করি সবাইকে ধন্যবাদ